Hello there everybody! Nurture your uniqueness and pursue your passion. সেই কথা মাথায় রেখেই কিন্তু a big shout out to our twenty twenty three তোমরা যারা এখনও কিভাবে পারফেক্টলি ক্রিয়েটিভ রাইটিং করবে কিংবা গ্রামারে এখনও অনেক প্রবলেমস ফেস করো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আর সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফাইভ থাউজেন্ড এসএসসি ক্যান্ডিডেটসদেরকে কমপ্লিটলি ফ্রি অফ কস্টে অনলাইন ট্রেনিং সেশন শুরু করতে যাচ্ছি so what are you waiting for trainers হিসেবে থাকছেন Mohammad Yasi sir Nahin sir Nahid ma'am and also Lami Rahman Roza As I'm already standing in front of you, so I would like to tell you that there will be so many problems in the future. For instance, কিভাবে আসলে একটা প্রপার রাইট আপ দিবে কিংবা গ্রামার নিয়েও অনেক সমস্যা অথবা নিজে থেকে প্যারাগ্রাফস বানিয়ে লিখতে পারছো না ওয়েল তোমার কিন্তু সেসব নিয়ে চিন্তা করার দিন শেষ because as writers, we will help you to write scholarly masterpieces. Moreover, there will be five mock tests by which you can understand how good your grammar skills are or if you can properly write in English. তাহলে এখনই কিন্তু আর অন্য কিছু চিন্তা না করে ভর্তি হয়ে যাও আমাদের এই ট্রেনিং সেশনে and together we will explore various ideas and we will learn various techniques of these kind of presentations and different kinds of creating writing skills as well. Furthermore, অনেকেরই নতুন নতুন শব্দ চয়ন করতে একটু প্রবলেম হয়ে যায় কিংবা নিউ ভোক্যাবুলারিজ দেখলে অফেন একটু কনফিউজড হয়ে যান শুধুমাত্র তাই না sometimes you feel extremely confused কোন রাইট ফর্ম অফ ভার্বটা এখানে বসবে রাইট So we are going to help you with everything so আর দেরি কেন রেজিস্ট্রেশন করতে হলে কিন্তু এখনই সাইন আপ বাটনে ক্লিক করে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে অ্যান্ড ভিডিওর ক্যাপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফেসবুক গ্রুপেও জয়েন করে ফেলতে হবে so you should definitely choose the right place because we will guide you shape you reshape you because we believe you are you and that's your power. Thank you, everybody.